হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার প্রতি অনুরোধ ভিডিওটি অবশ্যই যে কয়েক মিনিট হোক ধৈর্য সহকারে দেখবেন তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ভিডিওটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সাহায্য হয় তো বকবক না করে চলুন আমরা আজকে মূল কাজে ফিরে যাই তো ডিসক্রিপশনে আপনি অবশ্যই আপনার আমার টিউটোরিয়াল আজকে দেখছেন যে আমি কি টিউটোরিয়াল নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার ঘরে বসে কিভাবে আপনি আপনার সিমকে ফোর জি অ্যানাবল করবেন তো ফোর জি অ্যানাবল করতে হলে আপনি শুধু ঘরে বসে করতে পারবেন বাংলালিঙ্ক সিম আর আদার্স যেগুলো সিম রয়েছে যেমন বাঙালি আপনার গ্রামীণ এটা আপনার কাস্টমার কেয়ার করতে হবে রবির ব্যাপারে আমি জানি না রবির সিমটা আমি এখনও ট্রাই করি নাই চলুন কীভাবে ঘরে বসে আপনি বার্নিং সিম এনেবল করবেন তো এই জন্য আপনার ফার্স্ট টাইম মনে করেন যে আপনার লিখতে হবে ডায়াল করতে হবে star one two one star three hash এটা ক্লিক করে আপনি বাংলা লিঙ্ক সিমে আপনি ক্লিক করবেন দেখেন কি অপশানগুলো আসে লেখা আছে দেখেন এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আপনার লেখা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট হ্যাঁ অ্যাক্টিভেট অপশনটা দিয়ে দেখতে পাচ্ছেন যে activate four G eight number অপশানে তো আপনার এখানে এইটে ক্লিক করবেন তো আমি এটি ক্লিক করলাম অ্যাক্টিভেট ফোর দেখেন এই যে লেখা আছে অ্যাক্টিভেট ফোর জি আর ডিঅ্যাক্টিভেট ফোর জি তো আপনারা যদি অ্যাক্টিভ করতে চান তাহলে ওয়ানে ক্লিক করবেন আর যদি ডিঅ্যাক্টিভ করতে করে অ্যাক্টিভ করার পরে যদি মনে করেন ফোর জি আমার কাভারেজ এরিয়া না আবার ফোর করতে চাই না সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভও করতে পারবেন তো এভাবে আপনারা দেখেন বন্ধুরা আমি আমার যদি অ্যাক্টিভ করা আছে আমার এখানে কি দেখায় এখানে যদি আমি অ্যাক্টিভ করা আছে আমি অ্যাক্টিভ যদি এখানে সেন্ড করি কিছুক্ষণের মধ্যে ওরা নোটিফিকেশন পাঠাবে your request has been receive successfully দেখেন মেসেজ সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দিয়েছে তো মেসেজটা আমার দেখাচ্ছে যে কী দেখাচ্ছে দেখেন আমায় আমাদের এতে করে আপনার four G service already active আছে আপনার নতুন করে ফোর জি সার্ভিস অ্যাক্টিভ করার প্রয়োজন নেই বুঝছেন এটা আমার এখানে দেখা যাচ্ছে এটাই যে প্রিয় গ্রাহক আপনার four G service already active আছে আপনার নতুন করে ফোর জি সার্ভিস অ্যাক্টিভ করার প্রয়োজন নেই তো আপনার যদি অ্যাক্টিভ থাকে তাহলে যদি না অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ করে নেবেন মেসেজ দেবে দেখেন আমার এখানে করেছিলাম এই যে দশটা ছত্রিশে আমার সকালে হ্যাঁ প্রিয় গ্রাহক আপনি সফলভাবে ফোর জি সার্ভিস সাবস্ক্রাইব করেছেন ফোর জি হ্যান্ডসেট থাকলে আপনি ফোর জি এরিয়াতে ফোর জি স্পিড এনজয় করতে পারবেন যদি ধরুন ফোর জি হ্যান্ডসেট হয় তাহলে আপনি ফোর জি স্পিড পাবেন এবং ফোর জি কাভারেজ এর মধ্যে থাকলে অবশ্যই পাবেন না থাকলে থ্রি জি আনাবল হবে থ্রি ফোর জি স্পিড না চাইলে এত ডাল করেন ইচ্ছা করলে এত ডাল করে ডিএক্ট করতে পারেন অথবা আপনি ওখানে গিয়েও ডিঅ্যাক্টিভ করতে পারেন তো বন্ধুরা আজকের এটাই ছিল আমার আলোচনার বিষয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং যদি না লাগে ডিসলাইক দেবেন কোনো সমস্যা নেই এবং কেউ ধরনের ভিডিও আপনারা চান কোনো ধরনের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের নতুন কোনো টিপস নিয়ে আগামী সাথে আসবো তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি